শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে ফোন দিয়ে বলতেছে যে বাহাস করবেন কোন সময় আপনার মাদ্রাসায় আসতেছি তো রুগী কি গায়ে লেখা থাকে এইটুক মিনিমাম বুদ্ধি নাই যে এই লোক কি ওইর মতো মানুষ যে বাড়ি বাড়ি এই বাহাস করে বেড়াবে ব্রাদার রাহুল ভাই কথা বললে জবান বন্ধ করে থাকে কয়েদা আরবি পারে না আমরা তো বলেই দিয়েছি আপনাকে যে আরবিতে জাল হাদিস বলার চাইতে বাংলায় সই হাদিস বলা এক কোটি গুণ ভালো তুমি খালি মুখ দিয়ে আরবির গরম না আমরা হেদায় মুখস্থ করে ফেলছি আমরা অমুক মুখস্থ করছি আমরা হলো এইটা জানি মিজান জানি নাহমির জানি মুন সাহেব জানি এটা মুখস্থ ওটা মুখস্থ এত নাম্বার প্রক্রিয়া জানি সাতাশ প্রকার বিদ্যা ছাড়া এটা বলা যাবে না তাফসির শিখে ফেলছি অমুক শিখছি তুমি রাসুলের মতো দুই রাখা সালাদ শেখো নাই তুমি এটা মুক্তি হইলে নাকি এটা কথা জাল হাদিস চর্চা করতেছে শত শত বছর ধরে তার চাইতে বাংলা বলতেছে ব্রাদার রাহুল ভাই কোটি গুণে ভালো না তো বাংলাকে ফেলা দেওয়ার ভাষা এটা আল্লাহ নিয়ামত এটা আমরা বাঙালি হিসেবে পাইছি সৌদি আরব আরবি পাইছে মিশর মিশরই পাইছে চাইনিজ চায়না পাইছে অসুবিধার কি আছে ভাষার আবার দোষ দিচ্ছেন কেন আপনি ভাষা আল্লাহ সোমানার পক্ষ থেকে আসছে এখন এই বাংলা ভাষায় বাঙালির সামনে কোরআন হাদিসের সঠিক কথাগুলো রাহুল ভাই বলে বলতেছে চলবে না আরবি জানে না তা আরবি যে জানে সে ডাকলে আবার বসে না আবার বাপের বয়সে একটা মানুষ তার সাথে আর কি করতেছে এখন মনে করেন ওদের সবচাইতে বড় হুজুর আহমদ শফি মরে গেছে এখন মরে যাওয়ার আগে যদি আমি ফোন দিই কি আপনি ফোন দিয়ে যদি বলেন যে শফি হুজুর জি আপনার সাথে আমি বাহাস করতে চাচ্ছি কালকে অমুক টাইমে কি বলেন তাহলে এটা একটা ইয়ার কি মস্কারা করা হলো বোঝা গেল না মনে হয় দেওবন্দির যেসব মুফতি আছে এই সবটাইতে সিনিয়র মুফতির নাম কি রেজাউল করিম আবরার এটা মনে করেন সবটাইতে সিনিয়র মুফতির নাম লুৎফর রহমান ফরাজি সবচাইতে সিনিয়র মুফতির নাম শফিক আসেমি সপ্তাহে সিনিয়র মুফতির নাম মনেও থাকে না রেজওয়ান রফিকি আমি নাম বলি আজকে বললাম মেলাদিন পরে এরা কি সবটা সিনিয়র না এদের সবচেয়ে উপরে যারা আছে ওরা মাঝে মধ্যে এমনি একটা আজে বাজে কথা বলে একটু খেফায় দেয় পাবলিককে আর ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে খালি বাহাস করে বেড়া আর ফাজলামো করে বেড়া মোড়ে মোড়ে বাহাস তো করে না ওই বলে যে আমাদের অমুক মাদ্রাসায় ডাক দিয়ে নিয়ে যায় দশ হাজার নারায় তাকবির দিয়ে রাস্তায় বাইর করি লাঠি মাঠি নিয়ে রেডি থাকে আর আমাদের সালাফি মানহাদের পাঁচটা আলেম গেছে খালি জামা পায়জামা পরে চলে গেছে মানে দলিলে তো পারবে না তারা কিন্তু লাঠির জোরে তাদের সামনে আমরা জিরো তো শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ডক্টর আসাদুল্লাল গালিব স্যার এই সমস্ত মানুষদের ফোন করে যদি এই ফাউল মুফতি বলে আমি আপনার সাথে বাহাস করব এটা একটা ইয়ার কি মস্কারা না বলেন তো এইরকম রোগী মুফতি আমার দেশে ভরা এখন স্বাভাবিকভাবে doctor Asadullah al Ghalib sir doctor Muzaffar bin Mohsen তারপরে এরকম যারাই বড় দায়িত্ব দায়ী আছেন এদেরকে যদি আপনি একটা চলন্তলোক ফোন দিয়ে প্রতিদিন জ্বালানার বলেন যে আপনার সাথে বাহাস করবো কোন জায়গায় বসেন তো উনি কী করবে লেখে লেখে রাখবে যে তুমি কোন সোনার স্যার তোমার সাথে একদিন বসবো কালকে অমুকের সাথে বসবো এটা কি তাদের কাজ সবাই এ কাজ করবে না যারা এই বাহাসের কাজে আছে পক্ষে বিপক্ষে অন্য কথা বাদ দেন তাদের সাথে বাহাসে বসতে চায় না তাদের সাথে বসতে রাজি না তো সুতরাং এগুলো হলো মজা করা যার কাজ তাকে করতে হয় আমাদের বড় বড় দায়ীদের হাতে এত বাদে সময় নাই হাতে যে এই জায়গায় জায়গায় মোড়ে মোড়ে শয়তানি করে বেড়াবে ওই সময়টা তারা বসে বসে একটা কিতাব লিখতেছে তারা পাঁচটা জুমার খুদ্ বা সাজাচ্ছে তাদের হাতে এত বাদে সময় নেই আল্লাহ তাদের আরও সম্মান করুক আল্লাহ আমিন আর এই অসভ্য মুফতি থেকে এই মুফতি নামক মূর্তি স্ট্যাচু এই এদের থেকে আল্লাহ সুবান তালা আমাদের দেশের সহজ সরল মুমিন মুসলমান দিনী ভাই বোনদের ইমানকে হেফাজত করুক আল্লাহ